হ্যালো মুই আইলি নি কেন তুই টেনশন নে না মুই ওটা দুই মিনিট কি তিন মিনিট ভিতরে কেটে দিবি কেন তুই টেনশন নে না মুই আইলি নি কেন এত ব্যস্ত হইলে এসে কি মুই কেতে দূর নি আইলি নি মুই আইবি কেন তে মুই জলদি জলদি আইলি নি র হ্যাঁ দে যাব ওদরে দেখে রুটি গেল নি হ্যাঁ মুই জলদি জলদি আইলি ম্যাডাম ম্যাডাম ম্যাডাম ম্যাডাম কাই ফোন লগে খাতাইলি নি তো জানা নাই কি অলপ শুন কাই তুই মকে ডিস্টার্ব কর নাই তুই ছাদে এটা খাইতে এটা ডাবু ছাড়ি দেই করে উঠি গেল এ ম্যাডাম আজি মোকে ডাবু মিলি গেল রে যাই করে গার্লফ্রেন্ড সঙ্গে পার্টি আহা করবার আছে আজি জীবিতা বেবি বেবি তুই কি খাইছো কা আজি মোর তরফ মুই তোকে পার্টি নি আজি তুই টেনশন নেবার দরকার নাই তুই যাহা খাইছো খাইছো মুই ডাবু দেবার লোক আছে কিনা তোকে টেনশন নেবার দরকার নাই মুই ডাবু দেবি হইলা তুই টেনশন নেবার দরকার না যা লাগবো আমি বিল পে করে দেবে হইলা তুই আর বিয়ের পিছু পি পি নে কোন পাকা ডাব চড়লুস এবারে আর ডাব চড়লুস কি তুই ওই আকা বেবি এবারে আর চড়লি বেবি আমাকে জানিস কি তুই ইতি আর চড়লি কে এমন প্যাক ডাব বানাইলেনি আইটা বলুস এমন প্যাক ডাব বানাইলেনি सोते की केंता हां एमन पेपर के डाबो बनाई नानी बाटे गाटे छाड़ लानी लोक मन के बोकवा बनाई बाकी नेंते कोलाई नहीं बुझी पारलस तो एबे केंते कोलाई नहीं ओय की আরে এমন পেপার কে ডাবু বনে বাটে গাটে ছাড়ি করে লোককে ভুকুয়া বনে দিলাইনি জানোস কি না তুই এ বাবু এ কাইলা ডাবু তুই বিল পে করছ ভাই কি দেবি কাই বাটে গাটে দলা ডাবু কেবে ন বেটস দেখতই এবে কেন তোর বিল পে করবা কি না मोरी गली काय लाग गाबो मोरिगलिकाय आइलाद्दाबुदे सोयबणु काय आर काय गिनतर मोसुकी इलाज इलाजते बेबे कायटावे नाय बिल में पे करबी भी